কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে তখন বিশ্বাস হারাবেন না স্টিভ জবস আপনার সময় সীমিত সুতরাং অন্য কারো জীবন যাপন না করে বরং নিজের জীবনটাই যাপন করুন স্টিভ জবস আমার বয়স যখন সতেরো তখন কোথায় যেন পড়েছিলাম যদি প্রত্যেক দিন এমনভাবে কাটাও যেন আজই তোমার জীবনের শেষ দিন একদিন না একদিন ব্যাপারটা সত্যি হবেই স্টিভ জবস বিশ্বের সেরা ধনী হওয়া আমার কাছে মুখ্য বিষয় নয় বরং রাতে ঘুমোতে যাওয়ার সময় নিজেকে যেন বলতে পারি যে হ্যাঁ সত্যি আমি দারুণ কিছু করেছি স্টিভ জবস মানুষের সঙ্গে সহজ ব্যবহার করা আমার কাজ নয় আমার কাজ হচ্ছে মানুষকে দিয়ে আরও ভালো কিছু করানো স্টিভ জবস নিজের মন আর অনুভূতির কথা শোনার সাহস রাখবেন ওরা ঠিকই জানে আপনি আসলে কি হতে চান বাকি সব কিছুই গৌণ স্টিভ জবস নিজের চিন্তাকে সহজ সরল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এর ফল পাওয়া যাবেই আর তখনই পর্বত প্রমাণ বাধাও ডিঙানো যায় স্টিভ জবস